আমাদের চ্যানেলে অনেক স্বাগত জানাচ্ছি আজকে আমি সর্ষে শাক এ করব বড়া করব আপনারা ভাজা খেয়েছেন সর্ষে শাকের বড়া করবেন বড়া তো খুব ভালো লাগবে দেখুন ভালো করে কেটে ভালো করে চটকে নিয়ে তারপরে ধুয়ে নিয়েছি আর তেতো ভাবটা বেরিয়ে যাবে সর্ষে শাক তো ভাব লাগে আর এগুলো আমি মেখে নিচ্ছি দেখুন পেঁয়াজ দিয়েছি আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা আপনাদের অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন কোনো অসুবিধা নেই আর বেসন দিচ্ছি আমি বেসন আমি এক কাপের মতন দিচ্ছি এরকম একটু হলুদ দিচ্ছি এখানে চাল গুঁড়ো আছে চাল গুঁড়ো দিচ্ছি আমি এখানে চাল গুঁড়ি দিলাম আমি একটু লঙ্কা গুঁড়ো দেবো নুনটা আমি পরিমাণ মতন দিচ্ছি আমি এক চামচ দিচ্ছি এক চামচ থেকে একটু বেশি দিচ্ছি অল্প করে আপনাদের যেমন জিনিস সেরকম দেবেন এবারে আমি ভালো করে মেখে নিচ্ছি দেখুন আমি এতে একটু জল দিইনি একটু বেসন লেগেছিল বেসন আমি দিয়েছি অল্প করে আপনারা মেখে দেখবেন যে বেসন লাগলে দেবেন পরিমাণ মতন আপনাদের জিনিস দেবেন দেখুন কত কতটা ছিল কত কমে গেছে এবার আমি রেখে দিচ্ছি একটুখানি তেল বসিয়ে দিয়েছি আমি দেখুন সর্ষে তেল দিয়েছি আপনারা সাদা তেলও ভাজতে পারেন সর্ষে তেলও ভাজতে পারেন বড়া একটু সর্ষে তেলে ভাজতেই ভালো লাগে তেলটা গরম হোক তারপরে আমি দিচ্ছি এবার বড়াটা আমি দিয়ে দিচ্ছি ছোট ছোট করে আপনারা যদি পেঁয়াজ না দেন নাও দিতে পারেন নিরামিষ করলে করতে পারেন দেখুন শাকটা একদম নরম হয়ে গেছে কেউ বলবে না যে সর্ষে শাক বলে এগুলোকে আস্তে আস্তে উল্টাতে হবে একটু আস্তে আস্তে উল্টাতে হবে নাহলে ভেঙে যাবে দেখুন সব উল্টে দিয়েছি আমি এবারে আমি একটু কড়া করে ভেজে নেবো দেখুন ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি দেখুন কত সহজে সর্ষে সর্ষে শাকের বড়া করেছি এরকম আপনারা ঘরে করে খাবেন আত্মীয় স্বজনের সাথে শেয়ার করবেন আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে আর এরকম ঘরে আত্মীয় স্বজনের সাথে শেয়ার করে আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন বাড়িতে করবেন আর শ্বাস করে খাবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন ধন্যবাদ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আমাদের চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যান ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আমি একটু ভেঙে দেখাচ্ছি আপনাদের দেখুন কত সুন্দর ভিতরটা হয়েছে কেউ বলবে না যে সর্ষে শাকের বড়া বলে দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে এরকম নতুন নতুন বড়ার রেসিপি আরও আসবে আপনাদের চ্যানেলে কিন্তু আমাদের আমাদের চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন টাটা